দর্শক আসসালামু আলাইকুম খানা খেয়ে শুধুমাত্র খানার ভিডিও ধারণ করে যার ইনকাম ইউটিউব থেকে এক হাজার থেকে দুই হাজার ডলার তিনি এখন মাসে ইনকাম করছেন ইউটিউব অনলাইন থেকে মাসে হাজার হাজার ডলার এক ডলার সমপরিমাণ যদি নব্বই টাকা করে হয় তাহলে অনেকগুলি টাকা মাসে এক থেকে দেড় লাখ টাকা তার ইনকাম হচ্ছে তো এই ভিডিও কিভাবে সে তিনি ধারণ করলেন করোনা মহামারীতে যখন তার লেখাপড়া বন্ধ হয়ে যায় কোনো প্রকার ইনকাম হয় না তখন তিনি ইউটিউবে দেখে দেখে এই সিদ্ধান্ত নেন যে আমিও খানার ভিডিও তৈরি করব। আর এই ধরনের ভিডিও তৈরি করতে তার প্রতিদিন প্রতিটা ভিডিওতে খরচ হয় এক থেকে দুই হাজার টাকা এই টাকা তিনি খরচ করে ভিডিও বানান তারপরে ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড করেন সেইখান থেকে তার ভালো পরিমাণ ইনকাম হয় বর্তমানে তিনি অনেক টাকায় ইনকাম করছেন আর এই ধরনের ভিডিও করতে তার সাহস হয় তিনি খাইতে পারতেন তার রুচি ভালো ছিল এবং এই ব্যক্তির নাম জানা হয়নি তবে এই ব্যক্তি মাদ্রাসার একজন ছাত্র ছিল তার ইন্টারভিউ নিয়েছে কিছু অনলাইন নিউজ চ্যানেল প্রিয় দর্শক পরিশ্রম করলে সাফল্য আসবে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অনলাইন থেকে অনেকেই এখন টাকা ইনকাম করছে তবে অনেক মানুষ আছে অনলাইন থেকে টাকা ইনকাম করাটাকে এখনও বৈধ বলে মনে করছে না এই অনলাইন ইনকাম হয় এটা বিশ্বাস করতে পারে না তাই অনেকের ভিডিও অনেকের ইনকাম ইউটিউবে এখন দেখা যাচ্ছে ওনার মতো আপনিও যদি ইনকাম করতে চান তাহলে পরিশ্রম করে যাবেন এবং পুঁজি দিতে হবে উনি যেহেতু একটি ভিডিওর পিছনে এক দুই হাজার টাকা পুঁজি দেয় মনে করেন ওনার একটা ভিডিওতে দুই হাজার টাকা পুঁজি দিচ্ছে আর ইনকাম হচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা এরকম সিস্টেম প্রিয় দর্শক জুতো আমরা সবাই পরি কখনো শু কখনো স্যান্ডেল তবে যারা শু পরেন তাদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে যারা শু পরেন যখন আমরা মসজিদে যাই মাজার জিয়ারতে যাই কিংবা কোথাও বেড়াতে যাই তখন আমাদের শুগুলো খুলে আমাদেরকে প্রবেশ করতে হয় তবে এই শু খোলার পরে যদি আপনি বিপদ ডেকে আনেন তাহলে তো বড়ই সমস্যা তাই কোথাও শু খোলার পরে আবার শু পরার সময় খেয়াল করবেন এবং চেক করে পরবেন না হয়তো সাপ বিচ্ছুক এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এই সুর ভিতরে ঢুকে থাকতে পারে আর এটা বিশেষ করে হয় শীতকাল এবং বর্ষাকালে তাই জুতা পরার সময় অবশ্যই খেয়াল রাখবেন প্রিয় দর্শক যে মেয়েটি আছেন এই মেয়েটি হচ্ছে মুসলিম মেয়ে নয় এই মেয়েটি হচ্ছে হিন্দু ফ্যামিলির একটি মেয়ে তবে তিনি ভাইরাল হওয়ার জন্য পর্দা করে ইসলামিক সঙ্গীতে অভিনয় করেন তো আমরা কি করি তাকে শেয়ার করে ভাইরাল করে দিই তার ইনকাম হয় সে ভাইরাল হয় দুটি তবে তার যদি ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামের প্রতি তার বিশ্বাস থাকতো তাহলে সে মুসলিম হয়ে যেত তবে মা মেয়ে অভিনয় করছে ভাইরাল হওয়ার জন্য মুসলিমরা সাপোর্ট করবে মুসলিমরা ভাইরাল করবে তাকে এই আশ্বাস নিয়ে তো আমরাও যারা বোকা রয়েছি তারা এই ধরনের ভিডিওকে শেয়ার করে প্রমোট করে ভাইরাল করে দিই ভাইরাল করার পরে কী হয় তার ইনকাম হয় ভালো ভাইরাল হয়ে সেলিব্রিটি হয়ে যায় এটা হচ্ছে আমাদের বর্তমানের দেশেরই অবস্থা